বললেন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহকে ভয় করে এবং সত্যবাদী আল্লাহর দেয়া বান্দা যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলে তাদের বন্ধু হয়ে থাকুন আল্লাহ প্রিয় বন্ধু কারা আল্লাহ তাও কোরআনে বলছেন এই আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধু যারা ওলামায় আহলে তারা সারা মানুষের তুলনায় আমাকে সাধারণ মানুষ যেই পরিমাণ আল্লাহকে ভয় করবে তার থেকে সীমাহীন ভয় করবে আল্লাহকে কারা ওলামায় তাহলে বর্তমানে ওলামায় আহলে হক যেরকম আছেন ওলামায় আহলে বাতিলও আছে কম না অনেক বেশি পীরের লাইনে হকপন্থী পীর যা পাবেন তার বেশি আছে ভণ্ডপীর প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে হকের তুলনায় বাতেল বেশি কেন রাতের আঘাত না থাকলে আলোর মর্যাদা যেমন বোঝা যায় না বাতিলদের উৎপাত না থাকলে হকের মর্যাদা বুঝে আসে ইয়াকুব আলাইহিস সালাম তার প্রথম ঘরে সন্তান দশ সন্তান দ্বিতীয় ঘরে ইউসুফ নবী আর এক ভাই বিনিয়ামি ইউসুফ নবীর ভাই বিনিয়ামিনকে প্রসবকালে